আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিকাত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ইতিমধ্যে কিছুক্ষণ আগেই আপনারা দেখেছেন আমি লাইভে দেখেছি ফেস দ্য পিপল এই পেজটিতে ধারাবাহিক পর্যায়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে মুসলিম স্কলারদের সঙ্গে আজকে যে বিষয় ছিল যে অনেক করে কারণসমূহ নিয়ে আলোচনা এখানে চারজন বিশেষজ্ঞ আলোচক তারা এই আজকে আলোচনাতে অংশগ্রহণ করেছিলেন তো এ বিষয় নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে কিছু কথা বলতে এসেছি তো আজকে সর্বপ্রথম আমি যেটা দিয়ে শুরু করব আসলে আজকে সাগর ভাইয়ের পারফরমেন্স কেমন ছিল এই বিষয়টা যদি বলতে চাই সার্বিক দিক থেকে আজকে সাগর ভাই যথেষ্ট তিনি ভালোই তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি কন্ট্রোল করে এসেছেন তো দুটো তিনটে জায়গাতে সাগর ভাইয়ের আজকে প্রোগ্রামের আমি মনে করেছি ভুল হয়েছে তার প্রথম হচ্ছে এটা যে আসলে আজকেও আলোচনাটা আমরা দেখলাম যে তিনজন তিনজন মানে একই মতবাদের আর একজন আজকেও পড়ে গেছে সিঙ্গেল আর দুই নম্বরে যে পয়েন্ট বলা যেতে পারে আজকে সাগর ভাইয়ের যে সাগর ভাই আজকে আমি বেশ লক্ষ্য করেছি যখন রেজল করিম মাদানি সাহেব তিনি কথা বলছিলেন তখন একসঙ্গে প্রতিপক্ষ হিসেবে তিনজন তারা ইন্টারফেয়ার করেছে কিন্তু এখানে সাগর ভাই তিনি এখানে তাদের তিনজনকে বাধা দেয়নি আমি দেখেছি এখানে প্রায় মাঝখানে একটা পর্যায়ে প্রায় পাঁচ মিনিট তারা বিতর্কিত সকলে জড়িয়ে গেছে এখানে থামানো হয়নি আরেকটা আমি দেখেছি এখানে সাগর ভাইয়ের এখানে আমি ভুলই বলবো এখানে যে অনেক সময় দেখেছিলাম যে বাবর আজহারি নামের উনি একজন আলোচক উনি আলোচনা করতে করতে প্রত্যেক আলোচককে তিনি ইন্টারফেয়ার করেছে সকলকে থামিয়েছে সকলে কথার মধ্যে এখানে কথা বলেছে কিন্তু এখানে আমি দেখেছি সাগর ভাই এখানে তিনি তেমন কিছুভাবে তাকে বাধা দেয়নি তো আজকের আলোচনা এটা দুর্বল পয়েন্ট আজকের আলোচনা সবচেয়ে ভালো বক্তা কে আজকে যদি বলতে হয় যে সবচেয়ে ভালো আলোচনা করেছে কে বিশেষ করে আজকের আলোচ্য বিষয়ের সঙ্গে তো আমার কাছে মনে হয়েছে মিজান হারুন ইনি আজকে সবচেয়ে বেশি ভালো আলোচনা করেছেন আজকের যে বিষয়টা ছিল সে বিষয়টাকে সামনে রেখে মানে সবচেয়ে যদি বলা হয় যে ভালো আলোচনা করেছে মিজান হারুন নামক এই আমি আসলে তাকে আজকে প্রথম দেখেছি তো তিনি খুব চমৎকারভাবে আলোচনা করেছেন আজকের বিষয় কেন্দ্রিক যদিও তার সঙ্গে অনেকগুলো দ্বিমত করা যায় আসেন তারপর আজকে কিছু বিষয় নিয়ে মানে আজকে আমি রিভিউ দিতে মানে রিভিউ দেবো কিছু বিষয় নিয়ে যে বিষয়গুলো আপনাদের জানা উচিত একাধিক জানা উচিত আজকে আমি গোটা আলোচনাতে সবচেয়ে হতাশ হয়েছি যে আজকে তিনজন প্রতিপক্ষ আলোচক তারা সকলেই ইসলামে অনৈক্যের কারণ বলতে গিয়ে তারা যে ফুরুই ইকতলাফ মাসলা মাসাল ইকতলাফ এই বিষয়টাকে পুরো ডিনাই করেছে অস্বীকার করেছে যদিও ইসলামী অনৈক্যর মধ্যে পাঁচ পার্সেন্ট হলেও এই মাঝাবি গোড়ামি বা তাকলিদ এগুলো আছে এটাকে সম্পূর্ণ অস্বীকার করা এটা কোনোভাবে ইনসাফ নয় মনে রাখতে হবে একটা উম্মা ভেঙে যায় বা অনৈক্য ঘটে একটা বা দুটো কারণে নয় এখানে শতাধিক শত শত কারণ থাকতে পারে তার মধ্যে মাঝাবি মতনৈক্য বা তাকলিদ এগুলো কি মুসলিম উমার অনেকের একটা কারণ হতে পারে জি এটাও একটা কারণ এটা বড় কারণ যদি না হয় তারপরেও বিশটা কারণের মধ্যে এটা একটা কারণ এবং একটা গুরুত্বপূর্ণ কারণ এটা আমরা আলোচনা করব না এটা যারা আপনারা জানেন সকলে এটা বুঝতে পারবেন আরেকটা বিষয় যে মাস্তা মাসাইলটা গেল তো ঠিক আছে এটা মুসলিম অনেক অনেকর কারণ না যখন আকিদা প্রসঙ্গে আসছে আকিদা কি মুসলিম অনেক অনেকর কারণ আমাদের আকিদা কেমন হওয়া উচিত এখন আমি অধিকাংশ আলোচকদেরকে দেখলাম তা হচ্ছে যে না আকিদাগুলোই এগুলো মৌলিক মানে মতনৈক্য মতভেদের কারণ নয় বরং বারবার জোর দিয়ে একটা কথা বলা হচ্ছিল যে আকিদা বলতে কি বুঝি আকিদার আমান্তু বিল্লাহি মালাকাতিহি কুতুবি রাসুলিহি মানে এই যে পাঁচ ছয়টা বিষয় যে আল্লাহকে বিশ্বাস করতে হবে ফেরিস্তাতে বিশ্বাস করতে হবে তা হচ্ছে নবীদের বিশ্বাস করতে হবে কিতাবে বিশ্বাস করতে হবে তাকদিরে বিশ্বাস করতে হবে এই মৌলিক ছয়টা বিষয়কে যদি বিশ্বাস করেন তাহলে আপনি একজন শ্রেষ্ঠ মুসলিম আপনার আর আকিদার কোনো শাখা প্রশাখা জানার দরকার নেই এবং আলোচনা করারও দরকার নেই জনসাধারণের কাছেও আলোচনা করা প্রয়োজন নেই আমি এটা মানে খুবই দুর্বল মনে হয়েছে এবং এটা অনর্থক মনে হয়েছে কথাটা দেখেন আল্লাহকে বিশ্বাস করা ফেরেস্তাকে বিশ্বাস করা কিতাবে বিশ্বাস করা নবিরুসলে বিশ্বাস করা তাগিদিরে বিশ্বাস করা এটা যদি আকিদার মূল বিষয় হয় আপনি জুইশদেরকে দেখেন যারা ইহুদি ধর্মের অনুসারে তারা এক আল্লাহকে বিশ্বাস করে তারা ফেরেস্তা জিব্রাইল থেকে শুরু করে সমস্ত ফেরেস্তাকে বিশ্বাস করে তারা কিতাবে বিশ্বাস করে তো এগুলোই যদি মৌলিক বিষয় হয় যে আল্লাহকে এক জানলো এটাই তাহলে আকিদার জন্য যথেষ্ট তো জুস যারা আছে তা তো বিশ্বাস করে এমনকি ঈশ্বর এক যেমন হিন্দুইজমের মধ্যে একটা ভাগ আছে যেটাকে আরিয়া সমাজ বলা হয় এবং ব্রাহ্ম সমাজ এবং দাসনামী সমাজ এই তিনটে সমাজ তারা ঈশ্বর একে বিশ্বাস করে আর জিউসদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে দেখেন তারা কিন্তু পরকলে বিশ্বাস করে নবীদেরকে বিশ্বাস করে কিতাবে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে বিশেষ করে জুস মানে ইহুদিদের মধ্যে তাই তাদেরকে কি মুসলিম বলা যাবে কোনোভাবে না মানে আকিদা শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করলে যে আকিদা কোর্স কমপ্লিট করে ফেললেন এমনটা নয় মানে আকিদার উলুহিয়াত আছে রুবিবিয়াত আছে আসমা সিফাত আছে আমাদের ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মুসলিমদের যে আল্লাহ সুবানতলাকে নিয়ে যে আব্রাহামিক রিলিজিয়ান ইহুদি খ্রিস্টান এবং মুসলিম তারা প্রত্যেকে এক আল্লাহকে বিশ্বাস করে ইহুদিরাও বলে যে আমরা ইব্রাহিমের ঈশ্বরকে বিশ্বাস করি খ্রিস্টানরা বলে আমরা ইব্রাহিমের ঈশ্বরকে বিশ্বাস করি মুসলিমরা বলে আমরা ইব্রাহিমের ঈশ্বরকে বিশ্বাস করি তো তিনটেই ধর্ম ইব্রাহিমের ঈশ্বরকে বিশ্বাস করার দাবিদার সেই এক ঈশ্বরকে মানে এক আল্লাহকে বিশ্বাস করে তো এখানে শুধু আল্লাহকে বিশ্বাস করাটাই এটা আকিদা কমপ্লিট কোর্স নয় এটাই একজন মুমিন হওয়ার জন্য যথেষ্ট নয় মুসলিম হওয়ার জন্য যথেষ্ট নয় এবং আল্লাহ সুবাহতালার উলুহিয়াত রুবিয়াত আসমা সিফাত যখন সিফাতের বিষয়ে আলোচকের আলোচনা করতে শুরু করেছে তখন হচ্ছে না এই সিফাতগুলো নিয়ে আলোচনা করা উচিত না এগুলো ব্যাখ্যা করা যেতে পারে বা যে যা করছে সবগুলোই জি না এটা তো এটা কোনোভাবে না আলুসুল জামাতের চোদ্দোশো বছরের মধ্যে এমন কেউ দাবি করেনি যে আকিদা শুধুমাত্র আল্লাহ প্রতি বিশ্বাস নবীর প্রতি বিশ্বাস ফেরেস্তা প্রতি বিশ্বাস ফেরেস্তাকে তো শিয়ারও বিশ্বাস করে শিয়ারাও আল্লাহকে বিশ্বাস করে শিয়ারাও কিতাবে বিশ্বাস করে এমনকি কাদেরই যারা ফেরকাই কাদিয়ানি আছে তারাও আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে সমস্ত কিছুতে বিশ্বাস করে শিয়ারও বিশ্বাস করে কিন্তু শিয়ারা বিশ্বাস করে জুবরাইল ভুলও করেছে এবং ফেরেস্তাকে বিশ্বাস মানে কেউ যদি বিশ্বাস করে যে ফেরেস্তারা ভুল করতে পারে একে দেখে সহি একজন প্রকৃত মুমিন হতে পারে জিনা আকিদার মূল পয়েন্ট হচ্ছে ছয়টা মূল পয়েন্ট হচ্ছে ছয়টা এই ছয়টার মধ্যে যে শাখা প্রশাখাগুলো আছে এগুলোর বিভ্রান্তির কারণে একজন মুসলিম থেকে সে খারেজ হতে পারে সে জাহামিয়া হতে পারে সে অমুসলিম হয়ে যেতে পারে সে মুরতাদ হয়ে যেতে পারে কেন শুধু আল্লাহ সুমতালাকে বিশ্বাস ফেরেস্তাকে বিশ্বাস কিতাবে বিশ্বাস করাটাই শুধুমাত্র বিশ্বাস করলাম আর কিছু দরকার নেই কিভাবে বিশ্বাস করতে হবে দরকার নেই এগুলো মানে সম্পূর্ণ আজকের আলোচনা একদম মানে এই বিষয়টাকে আমার কাছে অনার্থক মনে হয়েছে আরেকবার বারবার একটা কথা আসছিল যে সাধারণ জনসাধারণের মাঝখানে সাধারণ মানুষের কাছে আকিদার বিষয়গুলো তো গভীরভাবে বলা উচিত নয় এগুলো কি একাডেমিক্যালি আলেমরাই শুধুমাত্র পড়াশোনা করবে তার নিজেরা ডিসকাশন করতে পারে আজীব ব্যাপার আশ্চর্য হলাম যদি সাধারণ মানুষের কাছে আকিদার শাখা প্রশাখাগুলো সূক্ষ্ম থেকে সূক্ষাত্মিক বিষয়গুলো যদি পরিষ্কার করা নাই হয় তাহলে একজন আলেম পড়াশোনা করে কি করবে ওনার একটা আলেমের জানার দরকার কী যদি সাধারণ মানুষের যদি এগুলো জানার নাই যদি একটার থাকে বা জানানো নাই উচিত হয়ে থাকে তাহলে একজন আলেম কেন এই আকিদা নিয়ে কেন কোর্স করবে শুধু একজন আলেমের জন্য কি আকিদা বিশুদ্ধ হওয়ার জরুরত আছে কোনো সাধারণ আমজনতার নেই আবার কিছু কিছু আলোচক দেখলাম তারা বলছে যে বিশেষ করে মানে আমি দেখলাম আরেকজন বক্তা তার নামটা মনে পড়ছে না উনি বলছেন যে অভিযোগ করতে গিয়ে যে সালাফি যারা আছে তারা শুধুমাত্র আল্লাহ যদি চাইতেন তো আকাশ থেকে কোরআন আর হাদিস নামিয়ে দিতেন কোনো আলেমোলেমাকে মানার দরকার ছিল না মানে এটা মূলত যারা সালাফি তাদেরকে অভিযোগ করে অভিযোগটা করেছে আমি বলতে চাই এই এমন কথা কীভাবে বলতে চাই মানে কীভাবে বলতে পারে যে সালাফিরা তারা কি সালফে সলিনকে মানে সালাফি মানেই তো সালফে সলিনের ফলোয়ার তাদেরকে অনুসরণ করা কিন্তু অভিযোগ করে দিলেন কি যে আহলে হাদিস বা সালাফি তারা শুধু কোরআন মানে হাদিস মানে তারা কোনো সাহাবি বা তাবি এদেরকেও মানার প্রয়োজন বোধ মনে করে না এই বলে একটা অভিযোগ করলো তো আল্লাহ সুবান তালা তাহলে কোরআন আর হাদিস দুটো ব্যাগ পাঠিয়ে দিতে পারতেন তাহলে মুসলিমরা মানতে শুরু করে দিতে তা আমরা এখানে বলতে পারি যদি তাই হয় এমনটা যদি আপনাদের যুক্তি হয় তাহলে আমরা বলতে পারি যে আল্লাহ সুমাতাল্লাহ কোরআন অবতীর্ণ করা দরকার ছিল না হাদিস অবতীর্ণ করা দরকার ছিল না নবীকে পাঠানো দরকার ছিল না শুধু ইমাম আবু হানিফা রহমল্লাহকে বা ইমাম আবুর বা ফিকটাকে পৃথিবীতে পাঠানো দরকার ছিল যে তোমরা ফিক মানো কেন এখন তো শুধু ইমাম আবু হানিফা তো প্রেজেন্ট নেই তিনি উপস্থিত নেই তার ফিক পড়ে আছে ফিকটাকে মানা হচ্ছে একই কথা বলা যেতে পারে তো যাই হোক এখানে অনেকগুলো কথা আছে যেগুলো আমি বেশ লক্ষ্য করে দেখেছি যে আলোচনা হচ্ছে ঐক্য নিয়ে কিন্তু একটা ইখতলাফ যদি কেউ ঘটে ফেলেছে আজকের মানে আলোচনার মধ্যে এটাকেও বাকি তিনজন সহ্য করতে পারেনি এরা নাকি ঐক্য নিয়ে আলোচনা করতে আসে আমি অবাক হলাম যে একটা মশালা নিয়ে যখন মানে একটু দ্বিমত হয়েছে সঙ্গে সঙ্গে স্টেজে যারা আছে তিনজন তারা হুবড়ি খেয়ে একসঙ্গে তারা বিতর্ক বাঁধানোর চেষ্টা করছে মনে হচ্ছে আজকে আলোচনার মধ্যেই সমাধান দিয়ে দিবে এটা কি যারা ঐক্য করতে আসছে তারা আজকে অনেকের মধ্যে পতিত হয়েছে আমি এটা বারবার দেখেছি আর বাবর আজাহারি বলে যে একজন আলিম এসেছিলেন উনি আলোচনার শুরুতে তিনি বলে দিলেন যে ইকতলাফ এটা রহমত স্বরূপ ভাই ইকতলাফ রহমত স্বরূপ এটা দুনিয়াবি ক্ষেত্রে হতে পারে দিনের ক্ষেত্রে কখনোই ইকতলাফ রহমত হতে পারে না ইকতলাফ দিনের ক্ষেত্রে এটা ক্ষতি বহন করে আল্লাহ সুবান আল্লাহ নবী কোরআন হাদিসে একাধিক জায়গাতে আছে আল্লাহ তাল্লাহ নিজেই কোরআন একাধিক জায়গাতে বলেছে সর ইমরান খুলি একশো চার নম্বর এক সর বাকারাতে একাধিক জায়গাতে আল্লাহ বলেছে যে পূর্ববর্তী উম্মতরা ইকতলাফ করার কারণেই তারা গোমরা হয়েছে তারা ভ্রষ্ট হয়েছে তো ইকতলাফ এটা কখনো রহমত নয় যদি ইকতলাফ রহমত হয় তাহলে ঐক্য করা এটা কি জাহামাত এটা কি মানে ইকতলাফ যদি হয় মতনৈক্য করা যদি রহমত হয় ইকতলাফ বা মতনৈক্য করা যদি রহমত হয় তো অনৈক্য মানে যদি ঐক্যটা তাহলে কি হবে নিশ্চয়ই এটা ঐক্যটাই মুসলিমের জন্য ক্ষতিকর হবে কেন ওই অনৈক্যই যদি রহমত হয় তো ঐক্যতা তো উল্টো হওয়ার কথা এটা একটা সম্পূর্ণ একটা মানে ভুল কথা একটা সমাজে প্রচলিত আছে যে ইকতলাপ এটা হচ্ছে রহমত স্বরূপ তিনি এই কথা দিয়ে আলোচনাটা শুরু করেছেন যেটা মানে খুব সহজেই একটা বাজে দেখায় তারপরে একবার মিজান সরি ওই বাবুর আজহারি সাহেব তিনি আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বললেন যে আলেম কিভাবে চিনবেন তো আলেমকে দেখলে মনে হবে যে আলেম তাকে দেখে দিনদারি তার কথা মনে পড়ে যাবে এই ধরনের আলেমকে দেখে আলেমকে চুজ করে সাধারণ জনসাধারণ নাকি অনুসরণ করবে এটা কোনো লজিক্যাল না এটা বাস্তবতা বিরোধী এটা স্বয়ং আজারি সাহেব নিজে মানতে চাইবে না অনেকে বলবে যে হ্যাঁ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে দেখে আমার সত্যি দিনদার দিনদার মনে হয় তাকে দেখলে আমার আল্লাহর কথা মনে পড়ে যায় আল্লাহ ভীতি আমার বেড়ে যায় অন্তরটা কেঁপে ওঠে তো তার জন্য সে এই যুক্তির আলোকে সে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ফলো করছে কেউ বলতে পারে না আমাকে আশরাফ আলী থানবি রহিমাহুল্লাহ তার চেহারা দেখে তার দিনদারিত্বা দেখে তার লেখনী দেখে আমি সত্যি তাকে আলেম মনে করে বলি ফলো করছে তো এটা কি স্ট্যান্ডার্ড হতে পারে যে আলেমের চেহারা দেখে বা যে আলেমকে দেখে আপনার দিনদারিত্বার কথা মনে পড়বে তাকে দেখে আপনি মানে ফলো করবেন সেটাই হক এটা কি সত্যের প্রামাণিকতা হতে পারে কখনোই নয় যারা কাদিয়ানি আছে কাদের মধ্যে অনেক আলেম ওলেমা আছে কাদিয়ানিদের অনুসারীরা সেই কাদিয়ানি নেতাদেরকে দেখে মনে হয় যে করে যে না এটাই হক এটাই সত্য তাদের পেছনে চড়ছে শিয়াদের মধ্যেও অনেক বুজুর্গ ব্যক্তিরা আছে সাধারণ যারা আমজনতা তারা শিয়া সে আলেমকে দেখে তার দিনদারিতা দেখে তারা মুগ্ধ হয়ে তারা শিয়া মাঝাবকে ফলো করছে এটা কখনই স্ট্যান্ডার্ড হতে পারে না মানে আজকের আলোচনাগুলো এবং সলিউশন যেগুলো দিয়েছে আমার কাছে হাস্যকর মনে হয়েছে কিন্তু অনেকে মনে করছিলেন যে না আসলে অনেক জ্ঞানগর্ব আলোচনা করেছে যতগুলো সমাধান দিয়েছে একটা পারফেক্ট সমাধান নয় সবগুলো হাওয়া নিজের মতামত ব্যক্ত করে করতে এসেছে আসেন আরও কয়েকটা দেখি আরেকটা কয়েকটা মানে আলোচনা করেছে বিশেষ করে আরেকজন সাহেব গোলাম কিবরিয়া নামে উনি আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে আরব ওলোমাদের কথা আলোচনা করতে গিয়ে যে তাকলিদের কথা বারবার ঘুরিয়ে নিয়ে আসছিলেন তিনি মাঝাব কেন্দ্রিক তিনি আলোচনা বারবার করছিলেন তিনি বলছিলেন যে এলাকায় যে মাঝাব আছে সে এলাকার মানুষ সেই মাঝাবটাকে ফলো করবে এটাও যে কত বিভ্রান্ত এটা দিয়ে ঐক্য হবে না এটা দিয়ে অনৈক্যই হবে বলছেন যে কিভাবে তাহলে সাধারণ মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা কিভাবে বুঝবে তিনি উত্তর দিতে গিয়ে কি বলছেন যে এলাকাতে যাদের সংখ্যাগরিষ্ঠতা আছে তাদেরকে ফলো করতে হবে এটা কত বড় হাস্যকর কেউ যদি এখন আমি একজন সুন্নি আমি একজন সুন্নি আমি ইরাকে বা ইরানের আমি এখন সিটিজেন নিলাম এখন ইরাক ইরান তো এখানে সংখ্যাগরিষ্ঠ শিয়ারা তাহলে কি আমাকে শিয়া হয়ে যেতে হবে শিয়া আলমের কাছে ফতোয়া নিতে হবে আমি ধরেন ভারতবর্ষে বাস করি আমাদের এখানে বিশেষ করে আমি মুর্শিদাবাদে বাস করি এখানে বেরোলবি মাঝাব সবচেয়ে বেশি কবর পূজারীদের মাঝাব সবচেয়ে বেশি এখানে কোনো দেবন্দি ওলমাকেও পাওয়া যায় না আহ্লাদেস আলেমকেও পাওয়া যায় না তার মানে কি এখন আমাকে বেরেলবি হয়ে যেতে হবে কোনো একটা গ্রাম বা কোনো একটা শহরে যেখানে কাদিয়ানিদের সবচেয়ে বেশি কাদিনীকে গ্রামকে গ্রাম সেখানে আমি একজন যদি সেখানে বাড়ি করতে চাই বা সে এলাকাতে যাই তাহলে কি আমাকে সেখানে কাদিনে হয়ে যেতে হবে শিয়াদের সংখ্যাগরিষ্ঠ হলে সেখানে কি আমাকে শিয়া হয়ে যেতে হবে এটা কোনো সলিউশন হলো আজীব এগুলো কি মুসলিম উম্মাকে ঐক্য নিয়ে আসবে না গোমরা করবে অনেক আসবে মানে এগুলো আসলে খামখেয়ালি একটা কথা যে এলাকাতে সংখ্যাগরিষ্ঠ যারা আছে তাদের মতো আপনাকে হয়ে যেতে হবে মানে আপনি যদি শিয়াদের এলাকায় চলে যান যেখানে সংখ্যাগরিষ্ঠ শিয়া নাইনটি পার্সেন্ট শিয়া আপনি সেখানে গিয়ে আপনাকে শিয়া হতে হবে এটা কোনো সলিউশন নাই এগুলো মানে বিভ্রান্তিকর কথা এখান থেকে মুসলিম উম্মা অনেক হবে এখানে হক থেকে বিচ্যুত হবে এটা স্বাভাবিক আমি খুব বেশি করে মানে বলছি না এগুলোকে আরও ডিটেলস আলোচনা করে ব্যাখ্যামূলক জবাব দেওয়া যেতে পারে কোনো আলোকে জাস্ট কয়েকটা আমি পয়েন্ট আপনাকে বলি আরও কিছু বলেছে যে যে মিজান হারুন ভাই তিনি বলছিলেন এবং মিজান হারুন ভাইয়ের এই কথাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আসলে সব দল যতগুলো ফিরকা আছে দল আছে তারা নিজস্ব কিছু কিছু জিনিসগুলোকে ইসলাম মনে করছে তিনি উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে সালাফি যারা আছে তারা শিখ বিদাতকের মূলোৎপাটন করাকেই তারা মনে করছে এটা হচ্ছে ইসলাম শিরিক বিদাত এবং তহিদ সুন্নাত এই চারটে জিনিসকে আহলে হাদিস সালাফিরা মনে করে এগুলোকে গ্রহণ করা আর এগুলোকে বর্জন করাটা হচ্ছে ইসলাম যে তাবলিক জামাত আছে তারা শুধুমাত্র তাবলিক করে বেড়াতে হবে তারা মনে করে এটাকে ইসলাম যারা কবর মোজা কবর মাজার পূজা করছে তারা মনে করছে এটাকে হচ্ছে ইসলাম হ্যাঁ এটা খুব গুড পয়েন্ট আসলে আমাদের এটাই হয়ে গেছে যে আমরা মানে মানে এক একটা ফিরকা এক একটা আইডিওলজিকে বেছে নিয়েছে এবং সেটা নিয়ে কাজ করছে আমাকে খুব চমৎকার লেগেছে কথাটা মিজান হারুন ভাইয়ের এই কথাটা খুব চমৎকার ছিল আরেকটা বিষয় দেখেন আলোচনা করতে গিয়ে একটি পর্যায়ে মানে কিছু ক্ষেত্রে মানে সালাফি বিদ্বেষ আলোচনার মধ্যে আজকে প্রকাশ পেয়েছে বিশেষ করে কিবরিয়া সাহেব একবার তিনি আলোচনা করতে গিয়েও তিনি এই কথা কয়েকবার বলেছেন যে মানে নামধারী শাইকরা যারা এসি ঘরে বসে আকিদার সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো বলছে এই যে নামধারী শেখরা জুব্বা হাব্বা বড় বড় দাঁড়িয়ে রেখে লাল উল্না পরে এসি ঘরে বসে বিভিন্ন আকিদার বিষয় বলছে এই কথা বলছেন গোলাম কিবরিয়া সাহেব যিনি একজন মানে ঐক্যর কথা বলতে এসে অনৈক্যর মূল কথা মানে একজন সালাফিদের ওপরে তার কত বড় বিদ্বেষ বা একজন আলোচকের বিরুদ্ধে তার কত বড় মানে বিদ্বেষ আছে যে তিনি আজকে এখানে এসে মিষ্টি ভাষাতে তিনি বিষ ঢালছেন তার যে রাগ বহিঃপ্রকাশ করছেন আপনার ওখানে কী বলার দরকার ছিল মানে এসি ঘরে বসে এসি ঘরে কি আপনি বসে কি আলোচনা করেন না বিতর্ক করেন না আপনি হয়তো বা আজকে যেখানে আলোচনা করছিলেন সেটা হয়তো বা হতে পারে সেটাও এসসি ঘর তো এসসি ঘরের সঙ্গে একজন আলোচক টিভির পর্দায় সে বক্তৃতা দিচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় বক্তৃতা দিচ্ছে সোশ্যাল মিডিয়া তো আপনারা বক্তৃতা দেন আজকে বক্তৃতা দেন কিন্তু এইভাবে কেন এটা কি মানে ঐক্যর কথা বলতে এসে আজকে তাদের কথার মধ্যে থেকে মানে অনৈক্য এবং রাগ বিদ্বেষ সবই পাওয়া যাচ্ছে আবার নিজেই আলোচনার শেষে বলছে যে আমাদেরকে ঐক্য করতে হলে রাগ বিদ্বেষগুলোকে ঝেড়ে ফেলতে হবে অথচ নিজে রাগ বিদ্বেষ করে একটা সেক্টরকে একটা ফিরকাকে একটা জামাতকে একজন আলোচককে তিনি হেনস্থা করার চেষ্টা করছে আজীব ব্যাপারে বুঝি না যে এদের এদেরকে নিয়ে ঐক্যর আলোচনা এরাই ঐক্য করতে চাই আসলে কি তারা চাই না অন্য কিছু চাই আমি খুব অবাক হয়েছি আজকে এই বিষয়গুলো দেখে আরেকটা বিষয় দেখেন যে আমাদের ওই বাবর আজারি ভাই তিনি আলোচনা করতে গিয়ে তিনি বারবার ফেরকাই ওয়াহাবি মতবাদকেই তিনি লক্ষ্যবস্তু বানিয়েছেন যে মুসলিম উম্মার অনেক্য নাকি এই ওয়াহাবি মতবাদ ভাই আপনাকে বলি ওয়াহাবি মতবাদ যদি ধরেও নি তর্কর খাতিরে তো সতেরোশো তিন খ্রিস্টাব্দে আব্দুল ওয়াহাব নজদি রহমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করে মাত্র আড়াইশো বছর বা তিনশো বছর আগে ভাই এর আগে কি ইসলামের মধ্যে অনেক্য ছিল না এর আগে কি অনেক্য ছিল না রদুল্লাহ রদুল্লাহদের জামানার কথা আপনারাই বলেছেন সর্বদা সমস্ত সব সময়তেই মুসলিম উম্মা একটা বিপর্যয়ের মধ্যে আছে অনৈক্যর মধ্যে আছে ইকতলাপ আছে সমস্ত কিছু কিন্তু তিনি খাস করে দিলেন যে আব্দুল হাব নাজদির নাজদি নাকি গোটা মুসলিম উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে মানে এটা এতই হাস্যকর বিষয় যদিও মিজান হারুন ভাই তিনি চমৎকার জবাব দিয়েছিলেন যে আসলে ওটা যদি আব্দুল হাব নাজদি হয় তো আমাদের ভারতবর্ষ থেকে তো দেবন্দি মাঝাব বেরলবি মাঝাব প্রতিষ্ঠিত হয়েছে এবং বেরলবি আহমেদ রেজা খান বেরলবি তিনি একটা বই রচনা করেছেন হোসাইমুল হারমাইন এই নামে বইটা রচনা করেছেন যে এটা দেওবন্দিদেরকে কাফের প্রমাণ করার জন্য ফতোয়ায় রেজবে এগারো খণ্ডে দুশো বারো পৃষ্ঠাতে স্পষ্টভাবে লিখে দিয়েছে যে দেওবন্দিয়া আর শয়তানিয়া দেওবন্দির হচ্ছে শয়তান শয়তানের লস্কর বলা হয়েছে দেবন্দিদেরকে কাফের ফতোয়া দিয়েছে ওহাবিদেরকে কাফের ফতোয়া দিয়েছে লামাজাবিকে কাফের ফতোয়া দিয়েছে তো এটা তো তার মানে আপনারা যারা সুন্নি আছেন সুন্নিরা তো পাইকারিভাবে ঢালাওভাবে আপনি আল হাদিসদেরকে আপনি আপনারা কাফের ফতোয়া দিয়েছেন আপনারা দেওবন্দিদেরকে কাফের ফতোয়া দিয়েছেন আঢাল ফতোয়া একদম সরাসরি এমনকি বলা হচ্ছে যে দেওবন্দি এবং অহাবিদের মানে দেবন্দি এবং আহলে হাদিসরা যদি কোনো মুরগি জবাই করে সে মাংস খাওয়া যাবে না একদম আহকামে সারিয়াতে লেখা আছে তো এগুলো দেখেন আমি তার জন্য বলি আসলে যারা ঐক্যের কথা বলছে তারা এসে মনে করছে যে না হ্যাঁ আমরা ঐক্য যাই তারা যে কারণগুলো বর্ণনা করছে সেই কারণগুলো তাদের মধ্যে বিদ্যমান আব্দুল ওহাব নজদি রহমাহুল্লাহ তিনি যতটা না এই মানে তিনি কথা বলেছেন তার চাইতে দশ গুণ বেশি আহমেদ রেজা খান বেরেলবি সুন্নি মাজহের প্রতিষ্ঠাতা তিনি এর চাইতে বেশি ইকতলাপ তিনি বেশি করেছেন তিনিই প্রথম নবীজি নুরের তৈরি না মাটির তৈরি এই ইকতলাপগুলো তিনি নিয়ে এসেছেন নবীজি হাজির নাজির তিনি ইলমে গ্যাপ জানতেন কি জানতেন না কবর মাজারে সেজদা দিয়া মানুষকে প্যাকড়ি ভারে মানে দেবন্দি পুরো জামাতকে চৌষট্টি জন আলেমকে দেবন্দীদের কাফের ফতোয়া দেওয়া আশরাফ আলী থানবিকে কাফের ফতোয়া দেওয়া এগুলো কে করেছে প্রথমে ভারতবর্ষের বুকে একটা বই লিখলেন হোসাইমুল হারামাইন এই বলে সৌদি আরব থেকে ফতোয়া নিয়ে আসা কাফের ফতোয়া এই দেশে আমরা জানি না তো এই যে কাফের প্যাকড়ি হারে ফতোয়া দেওয়া মুসলিম জামাত থেকে খারেজ করে দেওয়া কেউ মিলাদ যদি না করে তাকে মানে তাকে তার বাড়ি থেকে মানে তার বাড়িতে বিয়ে দেওয়া বিয়ে দেওয়া নিষেধ করে দেওয়া তার রান্না করা মাংস খাওয়া তার জবাই করা মাংস খাওয়া নিষেধ এগুলো কারা বেশি করেছে এগুলো কারা করেছে এগুলো সকলে জানে এটা ফেরকায় বেরোলবি তথাকথিত সুন্নি যারা আছে তারাই করেছে দেবন্দীদের সঙ্গে আমি একটা কথা মনে করে দিই দেখেন আজ থেকে তিরিশ বা পঁয়ত্রিশ বছর আগে আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে বিশেষ করে মনে রাখবেন যে এই সময়তে আহলে হাদিসদের এত মানে প্রচার প্রসার তাদের ছিল না কিন্তু সেই সময় কি ইকতলাপ ছিল না সেই সময় ইকতলাপ ছিল কাদের সঙ্গে দেবন্দীদের সঙ্গে বেরোলবিদের বা হাঁস মোনাজারা মসজিদ আলাদা করা সবগুলো দেবন্দি বেরলবি বেরলবিরা দেবন্দিদেরকে কাফের বলে ঢালাভাবে কাফের বলছে দেবন্দিরা দেখে ঢালাভাবে গোমরা পথভ্রষ্ট বলছে তো আহলে হাদিসদের এই ২০ বছর বা ৩০ বছর একটা জোয়ার এসেছে এই সময় আপনারা মনে করছেন যে হ্যাঁ আহলে হাদিসদের সঙ্গেই মূলত হানাফিদের বিতর্ক জি না এই বিতর্ক ত্রিশ বছর আগেকার ইতিহাস দেখেন দেওবন্দি বিরোধীদের বিরুদ্ধে কত হাজার যে কিতাব রচনা করা আছে কত হাজার লক্ষ যে তাদের ভাস মনোজেরা আছে কত যে ফতোয়া মজুদ আছে এটা অস্বাভাবিক কিন্তু আজকে মনে করছে যে না যত অনৈক্যর মূল কারণ আহলে হাদিসরা ভাই আল কিন্তু দেখেন মাত্র তিরিশ বছর আগে চলে যান দেবন্দি বেরোলবি ফুরপুরা এদের মারামারি ঠেকানো খুব মুশকিল আপনি আপনার বাবা দাদাদের আমলের কথা জিজ্ঞেস করেন আলেমদেরকে তা দেবন্দি আর বেরোলবি দেবন্দি বেরোলবি এই মিলাদ করা যাবে কে যাবে না কিয়াম করা যাবে কে যাবে না এই এই সেই জিনিস নবীজি নত্তি মাটির তৈরি ইনমে গ্যাপ জানতে জানতে না হাজির নাজিরকে হাজির নাজির না এই নিয়ে দারুল দেবন থেকে কত হাজার যে বই বের হয়েছে বেরলবিরা কত লক্ষ যে বই রচনা করেছে এর কোনো শেষ নেই কিন্তু দিন শেষে কি মানুষকে বোঝানোর চেষ্টা করছে না আহলে হাদিসরাই এই নাকি অনেক মানে ওই মানে অনেকের মূল কারণ হ্যাঁ, আজীব ব্যাপার এই ত্রিশ বছরের মধ্যে আপনারা বলতেন হ্যাঁ ত্রিশ বছর আল হাদিসদের প্রসার প্রসার বাড়ছে এগুলোকে দেখিয়ে আজকের জনসাধারণকে এগুলো প্রচার করা হচ্ছে ত্রিশ বছরের আগের ইতিহাসগুলো যদি দেখা যায় খুব ভালোভাবে বোঝা যায় আসলে বিষয়গুলো কি আরেকটি বিষয় আমি দেখেছি যে এখানে বাবর আজারি তিনি মুসলিম উম্মার ঐক্য আবার ফিরবে কিভাবে এই আলোচনা করতে গিয়ে তিনি বলছেন প্রথমে নবীদের সানে তারপরে সাহাবিদের সানে আহলে বায়াতের সানে গোস্তাকিগুলোকে বন্ধ করতে হবে বিয়াদবিমূলক কথাগুলোকে বন্ধ করতে হবে আসলে এগুলো বিয়াদবিমূলক কথা এগুলো কারা বলছে কোনো মুসলিম কি কখনো নবীকে কোনো নবীকে মানে খারাপ কথা বলতে পারে বলতে পারে না সাবিকে খারাপ কথা বলতে পারে বলতে পারে না তো গুস্তাকি কথা কারা বলছে এটা অনর্থক একটা কারণ দিয়েছে উনি বলতে চাইছেন হ্যাঁ নবীজিকে আমাদের ভাইয়ের মতো মনে করা নবীজি মোড়ে মাটির সঙ্গে মিশে গিয়েছে এটাকে বিশ্বাস করা বা এটা বইয়ের লেখা এগুলো মুসলিম উম্মার অনেকর কারণ ভাই এটা অনেকর কারণ <laughs> আজীব ব্যাপার এগুলো যদি অনেকর কারণ হয় এটা তো পঞ্চাশ বছর ষাট বছর আগেকার অভিযোগ এগুলোকে আসছে যদি তাই হয়তো দেবন্দী ওলেমারা তো বেরলবিদের প্রতি ঠিক এই অভিযোগগুলো করে থাকে দেবন্দীরা তো বেরলবিদেরকে বলে যে আষ্টাপাল আহমেদ যেখানে বেরলবি তার মালফুজাতের তৃতীয় খণ্ডের দুইশো বারো পৃষ্ঠাতে তিনি লিখেছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি কবরে যখন এখন তিনি সাহিত্য অবস্থায় আছেন হায়াতে আছেন আর আল্লাহ সুবান আম্মা যেন আয়েশা রদিল্লা তালা আনহাকে তিনি কবরে পাঠিয়ে দেন আল্লাহ নবী তার সঙ্গে সেক্স করে বলে নওজুবিলমিন জালিক তো এটা কি রসুলের সঙ্গে গুস্তাকি নয় এটা রসুলের সঙ্গে গুস্তাকি এরকম কয়েক হাজার আপনাকে বলবো যেন আয়েশা রদিল্লা তাল্লাহ আনহা প্রসঙ্গে বেরলবি আহমেদি যেখানে বেরলবি মালফুজাতে লিখেছে যে আয়েশা রদিল্লা তাল্লাহ বয়সে কাঁচা ছিলেন আর তিনি এমন পোশাক পরতেন যে তার স্তন টিস্তন সব বোঝা যেত শরীরের গঠন বোঝা যেত এলোকে আম্মাজানের সঙ্গে গুস্তাকি নয় এরকম হাজার হাজার ডকুমেন্ট দেওবন্দিরা বেলবিদের বিরুদ্ধে দিয়েছে তো এটাই যদি অনেকর মূল কারণ হয় তো এই যে আমাদের সুন্নি ভাই যিনি এসেছিলেন ওই বাবর আজহারি তো এরকম হাজার হাজার অপবাদ আপনাদের বিরুদ্ধেও আছে দেবন্দি ওলেমারাই এই জবাব মানে দেবন্দিরাই লিখেছে এখানে তো আহ্লাদেশকে তাহলে কোনো দোষ দিতে পারবেন না সালাফি মতবাদকে দোষ দিতে পারবেন না কেননা এই মতনৈক্যগুলো সাধারণত দেবন্দীদের সঙ্গে বেরলবিদের বেশি আছে তো এগুলো আমি অনার্থক মনে হলো যে এই গুস্তাকি এগুলোকে বন্ধ করলে নাকি ঐক্য ফিরে আসবে আজীব ব্যাপার আশ্চর্য বিষয় তিনি আরেকটা বললেন আরেকটা তিনি তার আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে কথায় কথায় কাফের বলা কথায় কথায় বেদাতি বলা কথায় কথায় মুস্টেক বলা এগুলোকে পরিত্যাগ করতে হবে তো আসলে আমি দেখেছি দেওবন্দিরা সচরাচর বেরুলবেদিকে কাফের বলে না আহলে হাদিসরা বেরুলবেদি সুন্নিদেরকে কাফের বলে না কিন্তু আমরা এটা বেশ লক্ষ্য করে দেখেছি যে বেরুলবিরা সরাসরি দেওবন্দিদেরকে এবং আহলে হাদিসদেরকে কাফের ফতোয়া দেয় সরাসরি বই রচনা করেছে প্রত্যেকটা তাদের আলোচনা শোনেন একদম তারা মানে কথায় কথায় তাদের মুখ দিয়ে মনে হয় যে বোমা বর্ষণ হচ্ছে কাফের কাফের কাফের বলেই চলে যায় তো এগুলো তো ভাই আপনাদের গুণাবলী এগুলো এগুলো দেবন্দি এবং আহ্লাদিসরা খুব বেশি করে না কাফের ফোতা তার থেকে তারা খুব সচেতন কিন্তু এগুলো বেরলবিদের পক্ষ থেকে সুন্নিদের পক্ষ থেকে তারা যে কোনো কথায় কথায় তারা কাফের ফতো দিয়ে আগে থেকে বসে থাকে মানুষের কাফের তারা মেশিন গান মুখ খুললে যেন কাফের বেরিয়ে যায় এরকম একটা বিষয় তো এগুলো তো আপনাদের সমস্যা এগুলো তাহলে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে হ্যাঁ হ্যাঁ দেবন্দি বেরলবি দেবন্দি এবং আহলে হাদিসরা অনেক মশালাকে সমাজে প্রচলিত যেগুলো আছে সেগুলোকে মানে সেগুলোকে শিরিক এবং বিদাত বলে হ্যাঁ এগুলো কোনো শিরিক বিদাত কি বিদাত না এগুলো নিয়ে একটা আলাদা ডিসকাশন করা যেতে পারে তবে শিরিক যেটা আমরা দেখছি কবরে সিজদা দিচ্ছে তো এটাকে আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ফত আমাদের শিরকি হবে এখন তাকে প্রশ্ন করা যায় যে আপনি আপনি সিজদা কাকে করলেন অজিত বলে যে আমি আল্লাহকে শিরিক মানে সিজদা করেছি তাকে প্রশ্ন করতে কবরস্থানে করলেন কেন তখন হারাম আসবে যদি বলেন না আল্লাহকে মানে সিজদা করেছি কিন্তু কবরস্থানে গিয়ে করেছি এটা হচ্ছে হারাম ফতো আসবে কিন্তু বাহ্যিক দিক থেকে সিজদা করাটা এটা মোহাম্মদী শরিয়তে এটা শিরিক এটা ইউসুফি শরীয়ত নয় যে সেখানে সিজা তাজমি জায়েজ হবে তো যাই হোক এগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা করা যেতে পারে তো তিনি এখানে মানে এই বিষয়টাকে মানে উপস্থাপন করেছেন মুসলিম উম্মার অনেকর কারণ নাকি এগুলো তো এই গুণগুলো তো ভাই আপনাদের মধ্যে আপনারা বন্ধ করে দেন কাফের কাফের কথাগুলো বাদ দিয়ে দেন এখন আপনি ইউটিউবে চলে যান শুধু লিখেন যে কাফের এই কথাটা লিখলে দেখেন সব বেরোলবি সুন্নিদের বক্তৃতায় পাবেন আহলে হাদিস এবং দেবন্দীদের বক্তৃতা খুব বেশি পাবেন না কিন্তু বেরোলবিদের তো এই ফ্যাক্টটাই তো আপনাদের কাছে ঢালাওভাবে কাফের ফতোয়া দেওয়া ঢালাওভাবে তাদের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না ঢালাওভাবে তাদের রান্না করা মাংস তাদের জবাইকৃত মাংস খাওয়া যাবে না এ ফতোয়াগুলো কারা দেয় আপনারাই দিয়েছেন আজিব ব্যাপার তারপরে দেখেন আরেকটা বিষয় আমি এখানে দেখলাম এখানে আজহারি ওই বাবর আজহারি তিনি আজকে আলোচনা করতে গিয়ে খুব স্মার্টনেস তিনি দেখাতে গিয়েছিলেন কয়েক জায়গাতে খুব বাজে ব্যবহার করেছেন বা বাজে বিহেভ করেছেন মানে তিনি বলছেন যে এখানে এসেছে আমার একটা ইমেজ আছে তো বাকি চারজন আলেমের কি ইমেজ নেই সাইফুল সাগর ভাইয়ের ইমেজ নেই মানে তিনি তার বরত্ব প্রকাশ করতে চাইছেন এটা কেন একজন আলেমের আলেমের এই এরকম এরকম কেন তিনি বলছেন যে তাদের কমলে মানে কমলীয়ত হওয়া উচিত কিন্তু আমরা দেখেছি বাবর আজহারি আজকে সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ তিনি বেশি ছিলেন তিনি কথা দেখেছি যে অন্য অন্য আলোচকদের চাইতে তিনি কমপক্ষে হলেও দশ মিনিট ইন টোটাল বেশি তিনি বলেছেন সাইফুল সাগর ভাই বলছে যে ভাই আপনার আর মাত্র দুই মিনিট আছে উনি বলছেন আমার সাত মিনিট আছে তারপরে তাকে এক মিনিট সময় দেওয়া হলো পাঁচ মিনিট কথা বলছেন প্রত্যেকটা মানুষের কথার বিরুদ্ধে মধ্যে তিনি কথা মানে ঢুকে দিচ্ছেন ইনি নাকি ঐক্য করবে আবার যাই হোক আপনারা বোঝেন বিষয়গুলো কি হচ্ছে আসলে তারপরে আরেকটা বিষয় যে তিনি ঐক্য করার জন্য তিনি বলছেন যে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন আনা উচিত সায়েন্স বিজ্ঞান এগুলো যদি পড়া হয় মানুষের আইকিউ লেভেল নাকি বৃদ্ধি পাবে এগুলো করা উচিত এটা আমি বুঝলাম না এটা ঐক্যর সঙ্গে সায়েন্সের কি সম্পর্ক আইকিউ লেভেল বৃদ্ধির কি সম্পর্ক যেখানে কোরআন হাদিস পড়েই মানুষ ঐক্য হতে পারছে না আর বিজ্ঞান ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান পড়ে মুসলিম উম্মাকে ঐক্য করে দিবেন আল্লাহর কোরআন যে তেলাত করে পাঠ করে হিভস করে রসুলের হাদিস যারা পাঠ করে হিভস করে পড়িয়ে নিজে পড়ে পরীক্ষা দিয়ে পাশ করে আলেম ডিগ্রি নিয়ে মুক্তি ডিগ্রি নিয়ে আজাহারে গিয়ে পাশ করে চলে আসছে তারপরেও তারা ঐক্য হতে পারছে না আর কোথাকার সায়েন্স কোথাকার এগুলো পড়লে খুব বেশি ঐক্য হয়ে যাবে মানে এটা কোন লজ্জিকে বলে আমি তো বুঝি না যেন আল্লাহর কোরআন পারছে না যারা আল্লাহর কোরআনকে হিপস করেছে অন্তরে রেখেছে কোরআন পড়েও তারা ঐক্যর প্ল্যাটফর্মে আসতে পারছে না আর তারা নাকি সায়েন্স বিজ্ঞান পড়ে বড় আইকিউ লেভেল একেবারে আকাশচুম্বী হয়ে যাবে তারপরে ঐক্য হয়ে যাবে মানে এগুলো কি মানে মানে আমি মানে আজকে বিতর্কটা শুনে আমার কাছে মনে হচ্ছে যে কী এটা কী আজকের আলোচনাটা শুনে হচ্ছে কি এটা কি ঐক্যর কারণ না এটা অনেকর কারণ না এখানে তারা কি বলছে তারা যেই দাবি করছে সেই দাবিটাই তাদের বিরুদ্ধে প্রত্যেকটা মানে চলে যাচ্ছে আর সব যেটা হাস্যকর লেগেছে এবং খারাপ লেগেছে যে আজকের গোটা আলোচনাতে দেখেন যে ঐক্যর জন্য কি বলা হয়েছে অনেকর কারণ কি বলা হয়েছে একটা কারণ আমার কাছে মনে হয়নি যেগুলো খুব যৌক্তিক কোনো একটা কারণ আজকে উঠে উঠে এসেছে বারবার বলা হচ্ছে যে না আকিদার বিষয়গুলোকে পরিত্যাগ করে দিতে হবে মাসলা মাসাল এটাকে পরিত্যাগ করে দিতে হবে তো ভাই ইসলামে যদি আকিদাকে বাদ দিয়ে দেন ইসলামে যদি মাসলা মাসালকে বাদ দিয়ে দেন তো ইসলাম থাকলো কি আমি তো বুঝি না তো ইসলাম আপনি কায়েম করবেনই বা কী দিয়ে আর কিসের ভিত্তিতে মুসলিম উম্মাকে ঐক্য করবেন যদি আকিদার কোনো মূল্য না থাকে শুধু আল্লাহ এক জানতে হবে নবীকে বিশ্বাস করতে হবে ফেরেস্তাকে বিশ্বাস করতে হবে কিতাবে বিশ্বাস করতে হবে তাকদিরে বিশ্বাস করতে হবে এগুলোই যদি বিশ্বাসের মানে বিশ্বাস করলেই যদি আপনার হয়ে যায় আর যদি আকিদার শাখা প্রশাখার প্রতি আপনার জানার বা পড়ার বা সাধারণ মানুষের কাছে ওয়াজ করার বা শিক্ষা দেওয়ার যদি গুরুত্বহীন হয়ে যায় তো ভাই ইহুদি যারা আছে তারা তো মুসলিম এই খাতাতে তারাও পড়ে যাবে তারা আল্লাহকে একই মানে কিন্তু খ্রিস্টান তারাও আল্লাহকে একই মানে আর্য যারা আছে তারাও একই মানে দাসনামীরা আছে তারা আল্লাহকে একই মানে তারাও নবীকে বিশ্বাস করে তারা ফেরেস্তাকে বিশ্বাস করে এগুলো তো যৌক্তিক কোনো কারণ না আজিক ব্যাপার আসলে আল্লাহ সুবাহতাল্লাহ তৌহিদ আল্লাহকে এক জানার অর্থ কি এক তো সে কি সেই সময়কার আবু জাহেল আবুল হাব তারা আল্লাহকে এক বিশ্বাস করতো সর জুকরুবের নয় সাতাশি নম্বর আর দেখেন তারাও নবী রসুল বিশ্বাস করতো ফেরেস্তাকে বিশ্বাস করতো সবই করতো আবু তালেব সে তো আল্লাহ নবীকে নবী স্বীকার করে নিয়েছে হ্যাঁ আমি জানি মোহাম্মদ তুমি ঠিক বলছো তুমি মেসেঞ্জারে এটাও বিশ্বাস করে নিয়েছিল আল্লাহকে সে আবু তালে বিশ্বাস করতো তো ইয়ে মানে এগুলো বুঝি না আসলে বারবার একটা কথা বারবার আসছে না যে সাধারণ জনসাধারণকে আঁকেদা বিষয়গুলো শিক্ষা দেওয়া যাবে না এগুলো নিষিদ্ধ তো সাধারণ জনসাধারণকে যদি আঁকেদা বিষয়ে শিক্ষা দেওয়া না যায় তাই জন্য আলেমের শেখার কি দরকার তিনি শিখে কি করবেন যদি তিনি যদি ওয়াজ করতে না পারেন মানুষকে যদি না জানেন হ্যাঁ এখন প্রশ্ন আসতে পারে তাহলে আলেমরা কেন আল্লাহ সুমতালার হাত আছে না নেই আল্লাহ সাল আসমানে আছে না কোথায় আছে কেন সালাফি আলেমরা বলছে কারণ এখন বর্তমান উপমহাদেশ আমরা দেখি মানুষ যেহেতু ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিনটে দেশ একত্রিত ছিল তো অধিকাংশ মুসলিমদের কিছু আকিদা আল্লাহ প্রসঙ্গে আকিদা এটা মুশ্রেক তথা হিন্দুদের সঙ্গে মিক্সড হয়ে গেছে একদম মিক্সড হয়ে গেছে মানে অনেকে বলে যে আল্লাহ সেই ভগবান আমি নিজেই দেখেছি অনেক মুসলিমরা বলে যে আল্লাহ সেই ভগবান অনেক মুসলিমদেরকে দেখেছি তারা মনসা পুজো করে বাড়ি বাড়িতে তারা নামযজ্ঞ করে এখন এইসব মুসলিমদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আল্লাহ সে ভগবান তুমি কথা বলছো কথা বলে ইমান হারিয়ে যাবে তখন সে বলে কেন হারিয়ে যাবে তখন তাকে ব্যাখ্যা করে বলতে হয় তো ভারত বাংলাদেশ পাকিস্তানের অবস্থা হচ্ছে এমনটা একজন মুসলিম সে একজন হিন্দু যেমন বিশ্বাস করে যে বাসুদেব সর্বভাবে হবা যে ঈশ্বর তিনি সব সর্বত্রে বিরাজমান একজন মুসলিমকে সে বলছে হঠাৎই বলছে যে আল্লাহ তাল্লাহ তো সব কিছু দেখছেন কিন্তু সর্বত্র বিরাজমান একজন আলেমের সামনে যদি কোনো সাধারণ মানুষ যদি কথা বলে যে আল্লাহ সব জায়গাতে বিরাজমান একজন আলেমের দায়িত্ব তাকে বলে দেওয়া না ভাই এটা সঠিক আকিদা নাই আর রহমান আল্লাহ আর্শে ইস্তাবা আল্লাহ তার আর্শের উপরে তাজিমে আছে কেননা এই ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলিমদের মধ্যে হিন্দুদের আকিদা খ্রিশ্চানদের আকিদা এত পরিমাণে প্রবেশ করেছে এখন মুসলিম আলেমদেরকে এগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাতে হচ্ছে অনেক মুসলিম বলছে আল্লাহ নিরাকার কেননা হিন্দুরা অনেক ক্ষেত্রে বলে যে ঈশ্বর নিরাকার কিন্তু আমরা প্রতিমূর্তি নির্মাণ করি এখন মুসলিমদের মধ্যে যেহেতু একদম রন্ধে রন্ধে প্রবেশ করে গেছে যে আমাদের আল্লাহ নিরাকার এই জন্য মুসলিম আমাদেরকে বল বলতে বাধ্য হচ্ছে না আমরা যেই বিশ্বাসে হলে এই বিশ্বাস সঠিক নয় আল্লাহ একটা আকার আছে কেমন আকার আছে লাইস্তাকা মিস্তি ইসাইয়ন আল্লাহ যে আকারের কথা আমাদের কাছে কোনো মিসাল নেই আমরা তার অনুরূপ সদস্য কোনো কিছু করব না সালাফি আলেমরা তো আর কোনো মানুষ জানতো না তারা হঠাৎই তারা সে এই দাবিগুলো করছে তা নয় বরং সমাজের মধ্যে আকিদাগুলো প্রতিষ্ঠিত যে আল্লাহ সুমতলা নিরাকার আল্লাহ সুবাহতাল্লাহ সর্বত্র বিরাজমান এই আকিদাগুলো সাধারণ জনসাধারণের প্রতিষ্ঠিত কিন্তু এই আকিদাগুলো সম্পূর্ণ ভুল এই জন্য সালাফি আলেমরা এই আকিদাকে বিশুদ্ধ করার জন্যই তারা এখানে অ্যান্টিবায়োটিক হিসাবে বা তাদের প্রতিষেধক হিসাবে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এখনও অধি প্রচুর ফেরকায় জাহামিয়া রাফেজি এদের অনেক আকিদা সম্পর্কে আমাদের সাধারণ জনসাধারণ জানেও না সালাফি আলেমুলেমারা এই আকিদা নিয়ে আলোচনা করেও না কিন্তু যে আকিদাগুলো একদম মানে স্বাভাবিকভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে এই আকিদাগুলো নিয়ে সালাফি আলেমের কথা বলে কারণ এগুলো প্রতিষ্ঠিত আকিদা অন্তর দিয়ে একশো পার্সেন্ট মুসলিমের মধ্যে একশো পার্সেন্ট মুসলিমরা বিশ্বাস করে এই জন্য এই ভুল আকিদাকে খণ্ডন করতে হয় এখন বলছে না আকিদা নিয়েও কথা বলা যাবে না তারপরে কি নিয়ে বলা আকিদা নিয়ে কোনো কথাই বলা যাবে না মাসনা মাসান নিয়ে কথা বলা যাবে না তো ইসলামের থাকবে কি দিন শেষে ঘোড়ার ডিমের মতো ইসলামটাকে করে ফেলার চেষ্টা করা হচ্ছে আজীব ব্যাপার হ্যাঁ আমি তার জন্য বলেছিলাম যারা মানে এই যে ঐক্যের কথা বলতে গিয়ে কিছু তারা কথা বলে যে ঐক্যের কথা বলতে গিয়ে মাসালা মাসাইল নিয়ে কোনো কিছু বলা যাবে না যে যা ইচ্ছা করছে আচ্ছা ঠিক আছে আকিদা নিয়েও কোনো কথা বলা যাবে না শুধু আল্লাহ এক এটুকু বিশ্বাস করলে নাকি আকিদা ঠিক হয়ে গেল আমি আজ মানে আশ্চর্য হয়ে যাই আসলে মহেশ্বর আল্লাহ কাছে দোয়াই প্রার্থনা আল্লাহ সুবাহ তালা তুমি মানুষদেরকে বিশেষ করে ইসলামটাকে বোঝা তৌফিক দান করো ইহুদিরা যে কেন গোমরা হয়েছে খ্রিস্টানদের কেন যে গোমরা হয়েছে আল্লাহ তালা বানিসদের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ নবিরসুল দিয়ে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছিল কিন্তু সেই বানি ইসরায়েলকে আল্লাহ ভ্রষ্ট করে দিয়ে এই মুসলিমদেরকে মুসলিমদেরকে আল্লাহ সুবাহ তালা ইসমাইলের মধ্যে থেকে যে নব্বত দিলেন শেষ নাবি দিলেন বান যে কেন ধ্বংস হয়েছিল আল্লাহ যে কেন তাদেরকে পদভ্রষ্ট তাদেরকে করে দিয়েছে তার যে জাহান্নামি এই ইহুদি এবং খ্রিস্টান জাতি কেননা এরা হচ্ছে মুসলিমদের আগের হর্ষণ ইহুদি খ্রিস্টান এদেরকে কেন আল্লাহ গোমরা পদভ্রষ্ট জাহান্নামি করে দিয়েছে আল্লাহ মুসলিমদেরকে তুমি এতটুক বোঝা তৌফিক দান করো এতটুক বুঝলেই আকিদার গুরুত্ব কী এটুকু অনায়াসে তারা অনুধাবন করবে আপনাকে শুধু আমি এই কথাই বলি যে ইহুদি এবং খ্রিস্টান আব্রাহামিক রিলিজিয়ান তথা ইহুদি এবং খ্রিস্টান এবং মুসলিম ইহুদি খ্রিস্টানদের মধ্যে লক্ষ লক্ষ নবিরাসুল দিয়ে আল্লাহ নিয়ামত দিয়ে তাকে পূর্ণ করে দিয়েছিল কিন্তু তারাও আল্লাহকে এক বিশ্বাস করতো তারপরে তারা গোমরা পদভ্রষ্ট কেন হয়ে গেল তারা কেন জাহান্নামী কেন চিরদিনকার জন্য তারা পদভ্রষ্ট এই কারণগুলোকে বাঁধার চেষ্টা করেন কেননা আমাদের মুসলিমদের আগেই ইহুদি খ্রিস্টান এই যে মানে এই এদেরকে দীর্ঘদিন ধরে পৃথিবীর সূচনা থেকে তারা আছে তারা কেন আল্লাহ পদভ্রষ্ট করে সেগুলো জানার দরকার আছে মুসলিম যতদিন না বুঝতে পারবে যে ইহুদি খ্রিস্টান কেন পদভ্রষ্ট হয়ে গেছে যদিও তারা একসময় হকের উপরে ছিল তাদের মধ্যে নবী রসুল সবচেয়ে বেশি দেওয়া হয়েছে আর মোহাম্মদ সাল্লামের যে সিলসিলা তথা নবী ইসমাইল থেকে মাত্র একটাই নবী ইহুদি খ্রিস্টানের মধ্যে লক্ষ লক্ষ নবী তারপরে এত নবী দেওয়ার পরে যে ভ্রান্ত হয়েছে কেন হয়েছে কারণগুলোকে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ আকিদার গুরুত্ব কত বড় যে গুরুত্ব ইমান এবং আকিদা যে কত বড় গুরুত্ব এটুক তখনই আপনারা অনুধাবন করতে পারবেন তার আগে নয় আগে ইমান বিশুদ্ধ হতে হবে আকিদা বিশুদ্ধ হতে হবে আপনার আমল বিশুদ্ধ হতে হবে তারপরে অন্য কিছু কথা আগেই যদি অন্য কিছু নিয়ে ভাবতে যান এটা এটা নয় যুগ যুগের ইতিহাস পড়েন ইহুদি খ্রিস্টানদের ইতিহাস পড়েন কোরআন শুধুমাত্র পড়েন যে ইহুদি খ্রিস্টানরা কীভাবে তাকে আল্লাহ নিয়ামত দিয়েছিল কেন তারা গোমরা হলো কেন আল্লাহ সুবাহতা তাদেরকে নিয়ামত থেকে সরিয়ে নিলেন সাম্রাজ্য ছিনিয়ে নিলেন বুঝতে পারবেন তখন আঁকেদার গুরুত্ব কতটা আল্লাহ সালার কাছে দোয়া দাওয়া রেখে আজকে মতো আমরা বিদায় নিচ্ছি ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ